হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আমরা যে বিষয়ে কথা কব সেটি আমাদের আমরা বন্দিরে হয়তো বিভিন্ন ধরনের অপরাধ করে থাকি সেই অপরাধগুলো কি কি সেই অপরাধগুলো আমাদের করা উচিত নয় এই অপরাধগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই অপরাধগুলো নিয়ে মোট পাঁচটি পার্টে ভিডিও বানাবো থেকে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের অপরাধ আমরা হিসাব করে দেখি তো অনেক অপরাধ আছে আমাদের আমরা মন্দিরে যেগুলো আমাদের প্রতিরত হয়ে থাকে মন্দিরের নাম আমাদের গোবিন্দের নাম জপ করতে গোবিন্দের ধামে যে এই অপরাধগুলো আমাদের হয়ে থাকে তো সেগুলো কি কি সেগুলো আজকে সেগুলো আজকে আমি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে আমাদের মোট আমাদের মোট অনেকগুলো অপরাধ রয়েছে তার মধ্যে পাঁচটা বাদে ভিডিও বানাবো তো মোট আমি বলতেছি প্রথমে আমাদের বত্রিশটি সেবা অপরাধ আছে বত্রিশটি সেবা অপরাধ আছে যেরকম এক নাম্বার হচ্ছে গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো জুতা পরে জুতা পরে দিয়ে জুতা পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা আমাদের উচিত না এটা একটা বড় অপরাধ দুই পরমেশ্বর ভগবানের প্রশংসার জন্য জন্মাষ্টমী রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয় তিন ভগবান শ্রীবিজ্ঞের সামনে দণ্ড বধ প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয় চার খাওয়ার পর প্রসাদ পাওয়ার পর হাত পা মুখ হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয় দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয় অর্থাৎ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী অনুসারে পরিবারের পরিবারে কারোর মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারে কিছুদিনের জন্য অসুচি হয় ব্রাহ্মণদের জন্য এই অসুচ অবস্থা থাকে বারো দিন ক্ষত্রিয় বৈশ্যদের জন্য পনেরো দিন এবং শুদ্ধের জন্য তিরিশ দিন তো এই ওই দূষিত অবস্থাকে মনে করেন আমরা বাথরুমে গেছি স্নান না করে গোবিন্দের ঘরে কি ঠাকুর ঘরে ঢুকতেছি এটা আমাদের বড় একটা পাপ ছয় নম্বর যে পাপটি রয়েছে সেটি হলো এক হাতে দণ্ডবধ প্রণাম নিবেদন করা উচিত নয় সাত শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয় মন্দির পরিক্রমা করা বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা প্রতিদিন অন্তত তিনবার পরিক্রমা করা উচিত মন্দির পরিক্রমা করা উচিত আট শ্রীবিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয় নয় ভগবান শ্রীবিগ্রের সামনে হাতে হাত দিয়ে হাঁটু করুই অর্থাৎ অথবা পায়ের গোলাই ধরে বসা উচিত নয় দশ ভগবান ভগ শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রের সামনে শোয়া উচিত নয় এগারো ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয় বারো ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয় তেরো ভগবানের শ্রীবিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয় চোদ্দ ভগবানের শ্রীবিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয় সামনে পনেরো ভগবানের সামনে শ্রীবিগ্রের সামনে কন্দন বা চিৎকার করা উচিত নয় ষোলো ভগবান শ্রীবিগ্রের সামনে ঝগড়া করা উচিত নয় সতেরো ভগবান শ্রীবিগ্রের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয় আঠারো ভগবান শ্রীবিগ্রের শ্রীবিগ্রের সামনে ভিক্ষুককে ভিক্ষাদান করা উচিত নয় উনিশ ভগবানের শ্রীবিজ্ঞের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয় বিষ ভগবান শ্রীকৃষ্ণের সামনে চর্ম ধারণ করা উচিত নয় বা অর্থাৎ চর্ম নির্মিত কোনো বস্ত্র পরিধান করা উচিত নয় এতে ভগবানের পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সামনে যাওয়া উচিত নয় মানে মনে করেন আমরা হয়তো চামড়া জাতীয় যে ব্যাগ বেল্ট এগুলো আছে এগুলো আমরা পরে পরিধান করে ভগবানের সামনে গেছি এটা আমাদের যাওয়া উচিত নয় কখনোই ভগবান শিবের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয় মানে অন্য কোনো দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের সামনে অন্য কোনো দেবদেবীর স্তুতি করা উচিত নয় বা প্রশংসা করা উচিত নয় অন্য কারণ বাইশ ভগবান শ্রীবিজ্ঞের সামনে খারাপ কথা বলা উচিত নয় তেইশ ভগবান শ্রীবিজ্ঞের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয় চব্বিশ ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয় ভগবত গীতায় বলা হয়েছে যে ভক্তির সহিত ভগবানকে একটু ফুল ফল পাতা জল দিয়ে তার পূজা করে তাহলেই তাহলে তিনি হলেই তাহলেই তিনি সন্তুষ্ট এই বিধান ভগবান সকলের জন্যই দিয়েছেন পঁচিশ শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয় ছাব্বিশ ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হবে সাতাশ খাবার প্রস্তুত হবার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয় আটাশ ভগবানের শ্রীবিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয় যারা হয়তো আমাদের মা বাবা সকলেই বলে থাকে উনত্রিশ নিঃশব্দে গুরুদেবের কাছে পুনতি নিবেদন করা উচিত নয় অর্থাৎ কি যে গুরুদেবকে আমরা হয়তো প্রণাম করতেছি আস্তে আস্তে বলছি এটা বলা উচিত নয় আমাদের জোরে উচ্চস্বরে বলতে হবে বলতে হবে গুরুদেবের সান্নিধ্য এলে তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয় একত্রিশ গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয় বত্রিশ ভগবান শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত নয় তো এই হলো আমাদের বত্রিশটি বর্জনীয় অপরাধ আরও অপরাধ আছে বরাহ পুরাণে তো আজকে সেগুলো দিয়ে আলোচনা করবো আজকে এই মোট বত্রিশটি অপরাধ যেগুলো আমাদের হয়ে থাকে আমরা নিজে হয়তো থেকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বত্রিশটা অপরাধের মধ্যে আপনাদের কোন কোন অপরাধগুলো হচ্ছে এবং যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই বন্ধ করবেন এবং যেগুলো আমি বললাম সবগুলোই ঘরে বন্ধ করার চেষ্টা করবেন আজকে ভিডিওতে এ পর্যন্ত পরে আবার দেখা হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে